তিনটি জিনিস জীবনে শুধু একবারই পাওয়া যায় মা বাবা এবং যৌবন তিনটি জিনিসকে কখনোই ছোট মনে করা উচিত না অসুস্থতা ঋণ এবং শত্রুতা তিনটি জিনিস বের হওয়ার পর আর ফিরে আসে না বন্দুক থেকে গুলি মুখ থেকে বের হওয়া কথা এবং শরীর থেকে বের হওয়া রুহু একবার বের হলে এগুলি আর ফেরত আসে না তিনটি জিনিস মানুষের চরিত্র ধ্বংস করে দেয় মিথ্যা পরনিন্দা এবং চুরি আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন